আমার মনের ঘরে শুধু তুমি আছো মিশে মিশে আছো যে তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে আমার মনের ঘরে শুধু তুমি আছো মিশে মিশে আছো যে তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে সকাল বিকাল সারাক্ষণ শুধু তোমাতে বিবর থাকি আসে তুমি বলে আজ লাগে বড় একা কত ভালোবাসি গো তোমায় বোঝাতে পারি না তুমি সারা বড় একা লাগে সময় যে কাটে না তুমি শুধুই আছো যে আমার হৃদয় জুড়ে আজ ভালোবাসি গো তোমায় আসো না ফিরে তোমার ভালোবাসা তোমায় বোঝাতে পারি না তুমি সারা বড় একা লাগে সময় যে কাটে না তুমি শুধুই আছো যে আমার এই জুড়ে আজ ভালোবাসি গো তোমায় আসো না ফিরে কত ভালোবাসি গো তোমায় বোঝাতে পারি না তুমি সারা বড় একা লাগে সময় যে কাটে না শুধুই আছো যে আমার হৃদয় জুড়ে আর ভালোবাসি গো তোমায় আসো না ফিরে আমার মনটা লাগে ফাঁকা তোমাকে ছাড়া পাগলে মনটা বোঝে না যে তোমাকে ছাড়া